সুপ্রিয় দর্শক আজকে আমরা যাচ্ছি চাঁদনি চক হচ্ছে আজিমপুর কবরস্থান তারপর হচ্ছে ফ্রুটস আম এখানে খেজুরও পাওয়া যায় দেখা যায় এটা কিন্তু অনেক পুরনো বট গাছ তাই না আর এটা কি যে এই মূর্তির স্ট্যাচু স্ট্যাচুটার নাম নিশ্চয়ই আছে terjadi kita cenderung market adalah kayu kayu saja ya. untuk biasa পাশে নিউ মার্কেট কাঁচা বাজার এই বাজারটা পুরোটা আমি দেখিনি এই যে হচ্ছে তোমার ওই যে সীমান্ত মার্কেট না ওদের স্বপ্ন পেলাম নিউ মার্কেটের বনলতা কোম্পানি কালকে দিতে এসেছিল ফ্রুটসের দোকান দেখো বেশ খেজুর কলা বিভিন্ন রকমের নাটস সবই পাওয়া যায় যে হ্যাঁ এই যে ব্রিজটা আছে না এটাতে উঠলেই ওই পাশে হলে হ্যাঁ। দর্শক এই হচ্ছে সেই ব্রিজ এটা হচ্ছে নিউ মার্কেটের হেড এই ব্রিজ থেকে আমরা ঠিক অপর প্রান্তে চলে যাব চাঁদনি চক চাঁদনি চকের পাশের মার্কেটের নাম কি দুটা গাউসিয়া মার্কেট তাই না এই ব্রিজটা নিউ মার্কেটের সাথে যুক্ত করেছে গাউসিয়া মার্কেট আর চাঁদনি চক আমরা এখন যাচ্ছি কিছুই দুনিয়ার সস্তায় পাওয়া যায় দেখাই এটা হচ্ছে তোমার চাঁদনি চক এটা হচ্ছে গাউসিয়া বলছিল যেতে পারবো তো এদিক দিয়ে গিয়ে সামনেটাই হচ্ছে তোমার গাউসিয়া এই আমাদের সামনের এটা হচ্ছে গাউসিয়া আর ওটা হচ্ছে চাঁদনি সম্মানিত এই হচ্ছে সেই কাউসিয়া মার্কেট পারছো আসতে মানুষের মাথা মানুষ অর্নামেন্টস চক শপিং কমপ্লেক্স এখান থেকে কিনবা না ভিতর থেকে কিনবা তাই এগুলোতে যাবা দেখো ওকে চলো যাই New you Fashion হ্যাঁ সমস্যা

আইটেমটা উপরে পাবেন লেহেঙ্গা ফ্লর টাচ এই আইটেমগুলো ভালো আচ্ছা আচ্ছা দোতলায় পাওয়া যাবে হুম কত করে এটা ভাই দেখবো এখানে সুন্দর হ্যাঁ সবই তো সুন্দর লাগে অর্জিত ওই দেখো ওই না আমিনও বুঝলো আমি কী বলবো ইনশাল্লাহ আরও লোক আসবে ধন্যবাদ ভাই আচ্ছা